প্রধানমন্ত্রী ইজ নট ইম্পর্টেন্ট আজকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে five point six billion dollars Bangladesh bank খরচ করতে পারবে মাত্র আর এইট বিলিয়ন ডলার্স এটা ইনভেস্টেড আছে ইউএস ট্রেজারি বন্ডসে this is all that you have specific figures আমি দিলাম আপনাদেরকে this is all that you have এই কারণেই তৌফিক ইলাহি বলেছেন যে আমি তো one point two billion dollars দিয়ে কথা হয়েছিল যে দুইশো মিলিয়ন ডলার প্রত্যেক মাসে আমরা কি খরচ করতে পারি না ব্যবসায়ীরা বলেছিল দরকার হলে আমরাও কিছু দেব উনি বলেছেন ছয় মাসে one point two billion dollars লাগবে আমাদের কাছে নাই that is because we just a five point six billion dollars cash যেটা খরচ করতে পারবে and we have eight billion dollars invested in US treasury bonds এই হলো তথ্য তিরিশ মিরিশ তেইশ পঁচিশ কিছু ডেলি স্টারে সাত আট দিন আগেও দেখেছিলাম All bullshit. Nonsense, absolutely. Absolutely nonsense. ওকে আমি অর্থনীতি যদি ঠিক করতে হয় দেখেন এই দেশে যদি ধরেন রেজা কিবরিয়া প্রধানমন্ত্রী ছিলেন যদি হন আর এই জিনিস এই অর্থনীতির এই পরিস্থিতি হয় তাহলে উনি কী করবেন বা আমি কি করব বা আপনি কি করবেন ফার্স্ট থিং আমি জনগণকে কনফিডেন্সে নেব যে এই হলো আমার পরিস্থিতি এবং জনগণকে কনফিডেন্সে নিয়ে আমি কোনো অল পার্টি মিটিং অথবা অপোজিশনের সাথে আমি বসব যে বলেন কি করা যায় দেশ প্রথম কে প্রধানমন্ত্রী ইজ নট ইম্পর্টেন্ট আজকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আর দেশের মধ্যে পেট্রিয়টিজম দেশপ্রেম যেটার কথা রেজাব কিবরিয়া বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি ইকোনমিক্সরা দেশপ্রেমকে একটা অংশ নেন না তাদের ইকোনমিক্সে আমি মনে করি দেশপ্রেম ইজ ভেরি ইম্পর্টেন্ট কেন আই উইল টেল ইউ যদি আজকে দেশপ্রেম হতো ব্যবসায়ীদের মধ্যে তাহলে তারা দেশের বাইরে টাকা রাখতেন না যদি দেশ প্রেম হতো গার্মেন্টস আলারা কাঁদছে টোয়েন্টি পার্সেন্ট এলসির এক্সপোর্টস তারা সব বিদেশে রাখে এই দেশে আনে না এটা কি দেশপ্রেম ব্যাংকের থেকে টাকা নিয়ে বিএমডাব্লিউজ মার্সিডিজ রেঞ্জ রোভার্স আপনি রাস্তায় যান টয়টায় তারা চলেন না নিশানে চলেন না এটা দেশপ্রেম যদি দেশপ্রেম থাকতো ব্যুরোক্রেসির মধ্যে তাহলে আই এম সরি তাহলে বেগম পাড়া হতো না অস্ট্রেলিয়া হতো না আমেরিকা হতো না দেশপ্রেম ইজ ভেরি ইম্পর্টেন্ট আর দেশপ্রেম হলে আপনি রুল অফ ল করতে পারবেন আইনের শাসন করতে পারবেন যেখানে আমি যতই বড় হই না কেন আপনি যত ছোটই হন না কেন আইন এক চোখে দেখবে আপনাকে দেশপ্রেম আইনের শাসন এই দুইটা যদি না হয় ডেমোক্রেসি হবে না আজকে যদি আপনার দেশপ্রেম হয় ইলেকশন কমিশনে তাহলে সে সুন্দর ইলেকশন করবে আজকে যদি রুল অফ ল হয় তাহলে ইলেকশন কমিশন ওই আইনের আওতায় ভালো কাজ করবে আজকে যদি রুল অফ ল হয় তাহলে ডেমোক্রেসি হবে দেশে বন্ধুগণ বন্ধুগণ আবার বলি রুল অফ ল হচ্ছে এক নম্বর প্রায়োরিটি টু গ্যারেন্টি ডেমোক্রেসি এবং এই দুইটা কথাই আমি এখন বলতে চাচ্ছিলাম আপনাদের কাছে সময় কম সময় বেশি থাকলে হয়তো আরও কিছু বিস্তারিত বলতাম আপনারা আমার এই দুইটি কথা নিয়ে চিন্তা করবেন একটা কথা বলে যাই আপনারা হয়তো জানেন না আর্মিতে যারা কমিশন পায় তাদের পিছে কোটি টাকার উপরে খরচ হয় যারা ভাটিয়ারিতে আছেন জিজ্ঞেস করেন ওদেরকে আজকে মেজর্স অ্যান্ড লেফটেন্যান্ট কর্নেলস তারা দেশের এই পরিস্থিতি দেখে যে যুবলীগ ছাত্রলীগের কাছে হাজার হাজার কোটি টাকা তারা আজকে তাদের কমিশন ফেরত দিয়ে রিজাইন করতে চাচ্ছেন অনেকেই অনেকেই আপনাদেরকে বলে দিলাম দেশের এই পরিস্থিতি আসেন আমরা সবাই মিলে একটা ডায়লগ করি এবং কিভাবে আমরা এটার থেকে বেরিয়ে আসতে পারি কি জিনিসগুলি আমাদেরকে ঠিক করতে হবে সেগুলি আমরা করি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আশেপাশের লোকজনেরও খেয়াল রাখবেন যে কে কেমন আছে